কি হয়েছিল দেবসেনা লাইভ স্ট্রিমে সবাইকে ডিজে আলোক ডিজে আলোক দেওয়ার সবার কাছ থেকে চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে নিচ্ছিল আমিও করেছিলাম কিন্তু ও আমাকে ডিজে আলোক দেয়নি আমার ডিজে আলোক তো ভাল্লাল দেবকে দিয়ে দিয়েছিল তাই আমি ওর আঙুল কেটে দিয়েছি বলেন কি ভুল করেছো দেবসেনা চ্যানেল সাবস্ক্রাইব করিয়ে নিয়েছে ডিজে না দেয় তার কাটতে হয় কল্লা